মিথ্যা বলবে না ডোন্ট লাই ডোন্ট লাই বাইরে খেলবে না don't play outside don't play outside লজ্জা পাবে না ডোন্ট বিশাই ডোন্ট বিশাই তৈরি হয়ে নাও গেট রেডি গেট রেডি আমাকে দাও গিভ মি গিভ মি যাও পড়ো go and study go and study শুতে যাও বা ঘুমাতে যাও go to bed go to bed ধৈর্য ধরো হ্যাভ পেশেন্স হ্যাভ পেশেন্স আমার হাত ধরো hold my hand hold my hand শান্ত থাকো কিপ কোয়েট কিপ কোয়েট আমার দিকে তাকাও look at me look at me আমি জানি আই নো আই নো তুমি উত্তর দিচ্ছ না কেন why are you not answering why are you not answering এটা কি what is this what is this তুমি কি খেয়েছো what did you eat what did you eat আমার খিদে পেয়েছে I am hungry I am hungry চলো একটা গেম খেলি let's play a game let's play a game একদিকে সরো মুভ অ্যাসাইড মুভ অ্যাসাইড কখনো হাল ছাড়বে না never give up never give up কখনো না নেভার নেভার আর কিছু না নাথিং এলস নাথিং এলস বিদায় বলো say goodbye say goodbye চুপ করো সাট আপ সাট আপ এক কামড় দাও বা একটু খাও take a bite take a bite স্নান করো টেক বাথ টেক বাথ এটা খাও টেস্ট ইট টেস্ট ইট তারপর আমরা খেলবো then we will play then we will play মানে আগে পড়াশোনা করে নাও তারপর আমরা খেলবো সেই অর্থে এই ইংরেজিটি ব্যবহার করা হয় উঠে পড়ো ওয়েক আপ ওয়েক আপ ধীরে চলো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি তুমি খুব ভালো you are very good you are very good আমি তোমার ওপর রেগে আছি I am angry with you I am angry with you আর কিছু বা আরও কিছু লাগবে এনিথিং এলস এনিথিং এলস তুমি কি অসুস্থ are you sick are you sick সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল ঠিকভাবে আচরণ করো বিহেভ প্রপারলি বিহেভ প্রপারলি নিচে নেমে এসো come downstairs come downstairs downstairs মানে হলো সিঁড়ি দিয়ে নিচে নামা ভিতরে এসো কাম ইন কাম ইন কাঁদবে না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই তাড়াতাড়ি করো do it fast do it fast এটা আবার করো রিপিট ইট রিপিট ইট আমার পরে বলো repeat after me repeat after me জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি লিখে ফেলো রাইট ডাউন রাইট ডাউন এখন তুমি চেষ্টা করো now you try now you try আবার করো ট্রাই এগেন ট্রাই এগেন এগুলি ঠিকভাবে রাখো put them incorrectly put them incorrectly আমাকে বিরক্ত করবে না don't disturb me don't disturb me ice cream খাবে না don't eat ice cream don't eat ice cream ঠান্ডা জল পান করবে না don't drink cold water don't drink cold water ভুলবে না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট নড়বে না ডোন্ট মুভ ডোন্ট মুভ চিৎকার করবে না ডোন্ট সাউট ডোন্ট সাউট এটা খাও ইট ইট ইট ইট উঠে পড়ো গেট আপ গেট আপ যাও খেলো go and play go and play পিছনে যাও বা ফিরে যাও গো ব্যাক গো back. উপরে যাও গো আপস্টেয়ার্স গো আপস্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে উপরে যাও এটা ধরো হোল্ড ইট হোল্ড ইট তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ আমার কথা শোনো listen to me listen to me এখানে তাকাও লুক হিয়ার লুক হিয়ার আমি জানি না I don't know I don't know বা ভুলে গেলে বলুন আমি ভুলে গেছি আই ফরগট আই ফরগট তুমি চুপ কেন why are you silent why are you silent কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড তুমি কিভাবে আঘাত পেলে how did you get hurt how did you get hurt আমার তেজটা পেয়েছে I am thirsty I am thirsty একটু সরো মুভ এ মুভ এ আমার হাত নোংরা মাই হ্যান্ডস আর ডাটি মাই হ্যান্ডস আর ডাটি কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম এখনই রাইট নাও রাইট নাও টেবিলটি ঠিক করো set the table set the table উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ চুপ করে দাঁড়াও স্ট্যান্ড স্টিল স্ট্যান্ড স্টিল এক চুমুক নাও take a sip take a sip এটা নাও টেক ইট টেক ইট ওটা দ্যাট ওয়ান দ্যাট ওয়ান এটা দিস ওয়ান দিস ওয়ান বসে পড়ো সিট ডাউন সিট ডাউন তুমি খুব খারাপ you are very bad you are very bad আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি খুশি থেকো বি হ্যাপি বি হ্যাপি বিশেষ কিছু anything special anything special or something special something special তোমার কি জ্বর হয়েছে do you have a fever do you have a fever তুমি পড়ে যাবে you will fall down you will fall down তোমার নাক পরিষ্কার করো clean your nose clean your nose এটা পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট এখানে এসো কাম হিয়ার কাম হিয়ার কুড়েমি করবে না ডোন্ট লেজি ডোন্ট লেজি এটা করো ডু ইট ডু ইট আমাকে দেখাও সো মি সো মি আমাকে বলো টেল মি টেল মি এটা সহজ this is easy this is easy খুব ভালো ভেরি গুড ভেরি গুড বুঝতে চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড প্লিজ আন্ডারস্ট্যান্ড তোমার বইগুলি ব্যাগে রাখো put your books in the bag put your books in the bag ঝগড়া করবে না ডোন্ট ফাইট ডোন্ট ফাইট লাফাবে না ডোন্ট জাম্প